ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদের আনন্দ যে ভাগ করে নেয় ঈদের আনন্দ যে ভাগ করে নেয় সেই জন আসলেই ধন্য সেই জন আসলেই ধন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য একা একা হয় না তৈ হয় না তো খুশি একা একা ঈদ করে সে যেই জন্মূলত দোষী একা একা হয় না তো হয় না তো খুশি একা একা ঈদ করে সে যেই জন্মূলত দোষী বুকের ভেতর রাখে ভেদ বিদ্বেষ বুকের ভেতর রাখে ভেদ বিদ্বেষ হিংসার গুণ জঘন্য হিংসার গুণ জঘন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদ আসে মানুষের সব জানা যাত না কতগুলো একেবারে মুছে